আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা লার্ন অ্যারাবিক বিডি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত এই চ্যানেলে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের আঞ্চলিক আরবি ভাষা আরবি ভাষার যতগুলো চ্যানেল আছে সবগুলাই ব্যাকরণ বা গ্রামার সম্পর্কে আলোচনা করা হয় না আমার এই চ্যানেলে আরবি ভাষাকে সহজ করার জন্য আরবি ব্যাকরণের আলোচনা করা হবে যা দর্শকদের জানতে এবং বুঝতে খুবই সহজ হবে আপনাদের যদি সাড়া পায় তাহলে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমি ভিডিও তৈরি করব সেজন্য বলে নিতে চাচ্ছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাই দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ربي زدني علما ربي زدني علما ربي زدني বিসমিল্লাহ রহমান রাহিম শুরু হতে যাচ্ছে কুয়েতের আঞ্চলিক ভাষায় সর্বনাম আনা আনা আনা মানে আমি ইংরেজিতে আই বাংলায় আমি আনা আনা মানে আমি আনা আনা মানে আমি ইন্তা ইন্তা মানে তুমি ইংরেজিতে ইউ মেল পুরুষের ক্ষেত্রে ইন্তা ইন্তা মানে তুমি পুরুষের ক্ষেত্রে ইন্তা আর মহিলার ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ হলে ইন্তি ইন্তি মানে তুমি ইন্তি মানে তুমি ইন্তি মানে তুমি এন্তো আর এন্তো মানে তোমরা সকলে তোমরা সকলে এন্তো এন্তো you are all you all এন্তো এন্তো মানে তোমরা সকলে এন্তো মানে তোমরা সকলে ও হওয়া ও হওয়া মানে সে ইংরেজিতে হি ও ইংরেজিতে হি বাংলায় সে ও হুয়া ইংরেজিতে হি বাংলায় সে ই হিয়া ইংরেজিতে সি বাংলায় সে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ই হিয়া ইংরেজিতে সি বাংলায় সে এহ না এহ না ইংরেজিতে উই বাংলায় আমরা এহ না এহ না মানে ইংরেজিতে ওই বাংলায় আমরা এহ না এহ না মানে ইংরেজিতে ওই বাংলায় আমরা আবার রিপিট করি আনা আমি আনা মানে আমি ইংরাজিতে আই ইনতা ইনতা মানে তুমি ইংরাজিতে ইউ পুরুষের ক্ষেত্রে আর ইন্তি মানে তুমি এটা মহিলার ক্ষেত্রে ইন্তি ইন্তি মানে তুমি এন্ত এন্ত মানে তোমরা সকলে এন্ত মানে তোমরা সকলে ইউ অল ও হওয়া ও হওয়া মানে হি সে ও হওয়া ইংরেজিতে হি বাংলায় সে ইহিয়া ইংরেজিতে সে বাংলায় সে ইহিয়া ইংরেজিতে শি বাংলায় সে এহ না এহ না ইংরেজিতে উই বাংলাতে আমরা এহ না ইংরেজিতে উই বাংলায় আমরা বন্ধুরা বারে বারে রিপিট না করলে মনে থাকবে না আবার বলি আনা আনা মানে আমি ইংরেজিতে আয় ইন্তা ইন্তা মানে তুমি ইংরেজিতে ইউ ইন্তা ইন্তা মানে তুমি ইংরেজিতে ইউ ইন্তি ইন্তি মানে তুমি মহিলার ক্ষেত্রে ইংরেজিতে ইউ এন্তো এন্তো মানে তোমরা সকলে আর ওহা ওহা মানে সে ইংরেজিতে হি ইহয়া হেয়া মানে ইংরেজিতে সি বাংলায় সে এহ না এহ না মানে আমরা বাংলাতে আমরা ইংরেজিতে ওই এহ না বাংলাতে আমরা ইংরেজিতে ওই এই ছিল আজকের পাঠ তো বন্ধুরা আপনারা কেমন শিখলেন তো একটা সর্বশেষে প্রশ্ন থাকবে প্রশ্নর কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন আপনাদের জন্য প্রশ্ন হলো তোমরা সকলে তোমরা সকলের আরবি কি এটা লিখে কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন